সবুজ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উৎপল সরকার আজকে দেখব আমরা একটি ওয়েবকে সাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ওয়েবকে সাইটে কিভাবে এইচটিএমএল যোগ করতে হয় আমরা সাধারণত মোবাইলে এইচটিএমএল করতে গেলে অনেক সময় সমস্যায় পড়ে থাকি কিন্তু আমরা ওয়েবকে সাইডে আমরা খুব সুন্দরভাবে এইচটিএমএল করে আমরা ওয়েবের প্র্যাকটিস করতে পারি আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবকে সাইট ক্রিয়েট করতে হয় কিভাবে সেখানে এইচটিএমএল ট্যাগ বসিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি এবং ট্যাগগুলো সম্পর্কে কিভাবে ধারণা নিতে পারি যাদের কিনা ওয়েবকে সাইট বা এইচটিএমএল সাইট সম্পর্কে ধারণা নেই তারা চাইলে আমার এই টিউটোরিয়ালটি দেখে খুব সহজেই একটি ওয়েবকে সাইট তৈরি করতে পারবেন এবং এইচটিএমএল শিখতে পারবেন তো এইচটিএমএল এইচটিএমএলটা কি আমাদের প্রথমে এটা জানতে হবে যে এইচটিএমএল কি এইচটিএমএল হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা আমরা শুধুমাত্র ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার করে থাকি এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে একটি ওয়েব এর ডিজাইন বা আকৃতি তৈরি করা হয় এরপর আসি আমাদের সিএসএস সিএসএস অর্থাৎ ক্যাসকেটিং স্টাইল শিট এর সাহায্যে আমাদের ওয়েব পেজটি কীভাবে কী ধরনের হবে এবং কি ধরনের এর কালার কীরকম হবে এর আকৃতি কীরকম হবে এর ডিজাইন কীরকম হবে সেটা নির্ভর করে সিএসএস এর মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যেমন দেখুন একটি সাইট এখানে এটা আমার ফ্রি ডাউনলোড সাইট এখানে এই যে লেখার যে কালারটা দেওয়া হয়েছে এই কালারটা দেওয়া হয়েছে সিএসএস এর মাধ্যমে আর টেক্সটটা লেখা হয়েছে আমাদের এইচটিএমএল এর মাধ্যমে কোনো সাইটের এল এবং সিএসএস দেখার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথমে হেডলাইনে এই যে আপনার হেডিংটা আছে এখানে মাউস পয়েন্টারটা রেখে স্টার্টে ক্লিক করবেন দেখবেন এই সাইডের যত এইচটিএমএল এবং সিএসএস আছে আপনি খুব সহজে দেখতে পারবেন দেখুন আমার সাইটটার সিএসএস এবং এইচটিএমএল দেখুন দেখুন এই হচ্ছে আমার এইচটিএমএল সমস্ত এইচটিএমএল আমি দেখাচ্ছি এখানে এই দেখুন এখানে ডক টাইপ HTML এগুলো সব হচ্ছে HTML কোড এগুলো আমরা সম্পূর্ণটা করব আমরা নোটপ্যাডের মাধ্যমে বা আমাদের নোটপ্যাডের মাধ্যমে আমাদের প্রথমে করতে হয় তারপরে এটাকে আমরা যে যে সাইডে নেব সেখানে কাজ করব আমাদের মোবাইলের সুবিধার্থে অর্থাৎ মোবাইলে যেহেতু আমরা কাজটা শিখতে চাচ্ছি সেহেতু আমরা এই কাজগুলো এই কোডিংগুলো আমরা আস্তে আস্তে বা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো ওয়াপকেস শিটের মাধ্যমে এখানে দেখুন এখানে আমার সাইডে প্রথমে আছে ডক টাইপ এই ডক টাইপটা হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিম্বল অর্থাৎ এখানে আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা এইচটিএমএল এ কাজ করছি বা একটি প্রোগ্রামিংয়ের কাজ করছি এখানে আমরা ওয়েবের কাজ করছি তার জন্য আমরা এখানে ডক টাইপ ইউজ করেছি এখানে দেখুন এইচটিএমএল অর্থাৎ আমরা এইচ এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা কাজটা করছি তার জন্য এখানে ব্যবহার করা হয়েছে HTML এখানে হেড হেড হচ্ছে আমাদের একটি প্রধান অংশ এই যে এইটুকু হচ্ছে আমাদের হেড এখানে দেখুন এখানে লেখা আছে উৎপল সরকার ডট পিকে এটা হচ্ছে আমাদের হেডিং মানে আমাকে যদি আপনি কাউকে ডাকেন যদি বলেন ওই এদিকে আয় কেউ কি আসবে আসবে না যদি তাকে আপনি বলেন রহিম এদিকে আসো করিম এদিকে আসো তাহলে রহিম বা করিম সে বুঝতে পারবে তাকে ডাকা হচ্ছে সে চলে আসবে তার জন্য ঠিক সেরকম আমাদের ওয়েবসাইটের কে ডাকার জন্য অর্থাৎ আপনি কিভাবে আপনার থেকে খুঁজে পাবেন তার জন্য আমাদের একটি নাম দিতে হয় বা টাইটেল যেটাকে আমরা ব্যবহার বলে থাকি টাইটেল সেটা আমরা ইউজ করে থাকি হেডের ভিতরে হেডের ভিতরে আমরা দিয়ে থাকি টাইটেলটা এখানে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি উৎপল সরকার ডট টেকে এটা হচ্ছে আমার কল নেই অর্থাৎ আমাকে ডাকা হয়েছে এবার আসি আমাদের বডিতে অর্থাৎ বডি এই যে সমগ্র অংশ দেখুন এখানে একটা ক্লিক করার পর এখানে আমার সম্পূর্ণ বডিটা আমার মার্ক হয়ে গেছে এখানে যে আমি এই অংশটা নিয়ে কাজ করছি অর্থাৎ আমাদের সম্পূর্ণ শরীর মানুষের বডিতে যেরকম মাথা আছে শরীর আছে এবং পা আছে ঠিক সেরকম ওয়েবের ভিতরেও মাথা শরীর এবং পা আছে এখানে বডিতে কাজ হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশের কাজ করা এখানে সম্পূর্ণ অংশটা আমাদের কিরকম হবে মানে এর শরীরের ভিতরে যে ধরুন মানুষের শরীরের ভিতরে আছে হৃৎপিণ্ড হার্ট কিডনি এগুলো কোথায় কিভাবে আছে সেটা আমরা ডাক্তাররা ভালোভাবে বলতে পারে ঠিক সেরকম আমাদের ওয়েবের ভিতরে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে যেমন ধরুন আপনি গান ছাড়বেন বা আপনার একটা পিকচার ছাড়বেন সেই পিকচারটা কীরকমভাবে থাকবে অথবা আপনি পিকচারটা ছাড়লেন সেটাকে আপনার পিএতে শু হলো কি না বা সুখ করবেন কি করবেন না কখন সু করবেন কত সময় পরে সু করবেন বা কতটুকু আকৃতি নিয়ে থাকবে সেটা আমাদের বডির ভিতরে উল্লেখ করে দিতে হয় বা আমাদের সম্পূর্ণ ওয়েবের কাজটাই আমাদের করতে হয় আমাদের বডির ভিতরে অর্থাৎ শরীরের ভিতরে এরপরে আসি দেখুন এখানে দেখানো হচ্ছে লঘু এটা হচ্ছে আমাদের লঘুর জন্য এটা হচ্ছে লঘু দেখুন এখানে ডক ডিপ ক্লাস লোগো ইউজ করেছি আমরা সো আমরা এটা পরবর্তীতে যাব আমরা এখন এত বিশদভাবে না যাই আমরা একটু দেখি আমাদের এখানে আছে ফোল্ডার অংশ দেখুন এখানে বডি ক্লোজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আমাদের বডি শেষ অর্থাৎ শরীরের অংশ আমাদের এখানে শেষ হয়ে গেছে এখানে আছে এইচ ঠিক আছে এইচ দিয়ে আমাদের শেষ করে দেওয়া হয়েছে যে আমাদের এইচ প্রোগ্রামটা শেষ এখন আমরা দেখব সিএসএসটা অর্থাৎ style sheet cascading style sheet যেটাকে বলা হয় সিএসএস তো সিএসএসটা হচ্ছে দেখুন আমরা লোগোতে ক্লিক করলাম দেখুন প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা আমাদের সিএসএস করতে হয় অর্থাৎ আমাদের প্রতিটা অংশ কিরকম হবে বডি কালারটা কিরকম হবে হেডটা কিরকম হবে টেক্সের কালারটা কিরকম হবে সম্পূর্ণ অংশটা আমাদের লিখে দিতে হয় আমাদের স্টাইলের ভিতরে অর্থাৎ এটাকে আমাদের যেমন ধরুন মানুষ একজন মানুষ যখন বাড়ি থেকে বের হয় তখন তাকে নানান সাজসজ্জা নিয়ে বের হয় সে শার্ট পরে প্যান্ট পরে এখন তাকে যদি তার যদি শার্টের জায়গায় প্যান্ট বা প্যান্টের জায়গায় শার্ট পরে তাহলে তাকে কিরকম দেখাবে এটা আপনি নিজেই কল্পনা করে দেখুন ঠিক সেরকম একটি ওয়েবের যদি ধরুন ধরেন যেখানে আপনার এমএস থাকার কথা সেখানে যদি আপনি টেক্সট দিয়ে দেন বা টেক্সের জায়গায় এমএস দিয়ে দেন সেটা কিরকম হবে সেটা নিজে নিজেরাই কল্পনা করে দেখুন সো এখানে যদি আমরা সঠিক জায়গায় আমরা সঠিকটা ইউজ করতে চাই তার জন্য আমাদের সিএসএস এর কাজ করতে হবে এখন আমাদের এগুলো ছিল আমাদের সাধারণ ধারণা যে এইচটিএমএল এবং সিএসএস এর সম্পর্কে এবার আমরা যাব একটি মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা এই এইচটিএমএলটা এইচটিএমএলটা আমরা করতে পারি এইচটিএমএলটা করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমরা খুব সহজে করতে পারি একটি এর মানে ওয়েব এর মাধ্যমে ওয়েব কেস একটা ওয়েব পেজ ওয়েবসাইটের মাধ্যমে একটা ওয়েব কেস একটা সাইটের নাম সেটা হচ্ছে ওয়েব কেস সেখানে আমরা অ্যাকাউন্ট করে সেখানে আমরা একটি প্রাথমিকভাবে আমরা এখানে প্র্যাকটিস করতে পারি আমরা মোবাইলে বা কম্পিউটারে যে কোনোভাবে আমরা প্র্যাকটিস করতে পারি তার জন্য আমাদের প্রথমে করতে হবে কি একটি ওয়েবকে সাইট ক্রিয়েট করার সম্পর্কে জানতে হবে কিভাবে আমরা ওয়েবকে সাইটটাকে ক্রিয়েট করব তার জন্য আমাদের প্রথমে করতে হবে কি আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনি মোবাইল ইউজ করতে পারেন বা কম্পিউটার ইউজ করতে পারেন যেটা ইউজ করেন অসুবিধা নেই সার্চ বারে গিয়ে লিখুন W W dot web case W E A P K I Z web case dot com web case dot C O M enter just enter দেখুন আমার একটি ওয়েব কেস সাইট চলে আসবে সরি এটা এখানে হাইপার রেফারেন্স দিয়ে দিই সে কারণে এই S double p slash uh, the con আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ভিডিও ডিসক্রিপশনের ভিতরে আমরা আমাদের এই লিঙ্কটাকে আমরা দিয়ে দেব সেখান থেকে আপনারা সরাসরি ঢুকতে পারেন এখন এখানে আমার একটি সাইট লগ ইন করা আছে আমি এটাকে আগে লগ আউট করে নেই এবার দেখুন ওয়াবকেস এর একটি পেজ আসছে এখানে আমাদের যেটা করতে হবে যে এখানে লগ আপনার আইডি থাকলে সেখানে লগ করে আপনি নিতে পারেন আমরা আমাদের যেহেতু আমরা প্রাথমিকভাবে করছি ধরে নেই আমাদের কোনো সাইট নেই সেহেতু আমাদের প্রথমে একটি সাইট করতে হবে আপনি মোবাইলে বা কম্পিউটারে উভয়টা উভয়টাতেই আপনি করতে পারেন তার জন্য প্রথমে কি করতে হবে আপনার রেজিস্টারে ক্লিক করতে হবে এরপর একটি ইন্টারফেস চলে আসছে দেখুন একটি বক্স চলে আসছে user name email ID password repassword confirmation এখন আমাদের প্রথমে একটা ইউজার নেম দিতে হবে যে আপনি কি নামে ওয়েবসাইটটি খুলবেন হ্যাঁ আমরা এখানে ধরুন আমরা দিলাম ইউজার নেম দিলাম এস অর্থাৎ এ বি সি আমরা ইউজার নেম ইউজ করলাম এবিসি ইমেল আইডি হচ্ছে D J UTP A L one two one two at the rate G M A I এখানে আমরা একটা যে কোনো একটি পাসওয়ার্ড দেব এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিলাম সেটাই আমরা নিজে দেব এবার এখানে আমরা একটি ক্যাপসলক দেব ক্যাপসলকটা হচ্ছে খুব সতর্কতার সাথে দিতে হবে six three B F C O. I have ready and I agree to the এখানে ক্লিক করে ক্রিয়েট নাও রং ক্যাপশন অর্থাৎ ক্যাপশনটা আমাদের ভুল হয়েছে আমরা আবার একটু দেখি আমরা আবার নাম দেই ও এফ এল সো আমরা এবিসি দিয়েছিলাম A B C email address U T P A L S A R K A R Utpal Sarkar sorry Utpal one two one two DJ password আমাদের ইন্টারফেসটা চলে আসছে এবার এখানে আমাদের ক্রিয়েট এ ডোমেন নেম অর্থাৎ আমাদের সাইটটা কীভাবে ক্রিয়েট করব আমরা সেই নামটা এখানে ইউজ করব এ বি সি ওয়ার্কেস দেখুন এখানে অনেক ফরম্যাট আছে dot mobile dot works dot আচ্ছা works dot com mobile dot com অনেক আমরা ওয়ার্কেস ডট কম ইউজ করলাম ডিসক্রিপশন আপনি ইচ্ছা মতো লিখতে পারেন নাও লিখতে পারেন এবার আসুন আপনার সাইটটা কী ধরনের সাইট ক্রিয়েট করবেন এটা হচ্ছে ডাউনলোড সাইট ব্লক সাইট আরও অনলাইন শপিং বিজনেস আদার্স অন্য সব আছে আমরা এখানে ডাউনলোড সাইট ক্রিয়েট করি আচ্ছা আমরা কি আদার সাইটে ক্লিক করে দেখি আমরা আদার সাইটে সেই সাইটটা অনেক করলাম আউট আদার সাইটে দেখি আদার দিয়ে ক্রিয়েট নাও অলরেডি ইউজ এটা না হয়ে ইউজ হয়ে গেছে ওয়ান টু দিলাম এবিসি ওয়ান টু ডিসক্রিপশান সেখান থেকে আমরা নিয়ে নিয়ে নেবো আধারটা নিয়ে নিলাম ক্রিয়েট নাও দেখি কি হয় হ্যাঁ আমাদের এবার আমরা সাইটটাকে ভিউ করে দেখি কি হয় দেখুন আমাদের কিছু আসে নাই এখানে কিছু নাই কারণ হচ্ছে আমাদের কিছু দেওয়া হয় নাই যে আমরা কি কাজ করব এখানে কি করা হয়েছে কোনো কিছু দেওয়া হয় নাই তো আমরা এখানে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো তো তার জন্য কী করতে হবে আমাদের প্যানেল মোডে যাব যেহেতু আমরা এইচটিএমএল শেখার জন্য নিয়েছি তাই আমরা এখানে আদার্স ব্যবহার করেছি যদি আমরা অন্য কিছু করতাম তাহলে আমাদের ফ্রি ডাউনলোড ব্লগ এসব আমরা করে নিতাম চাইলে আপনি পিএসআই দিয়ে এখান থেকে আপনি এটা পিসেট দিয়ে এটাকে চেঞ্জ করে নিতে পারেন অসুবিধা নেই আচ্ছা আমরা এইচটিএমএল যাই আমরা কিভাবে আমরা এখন একটি মোবাইল ফোনে এইচটিএমএল শিখব তো প্রথমে আমাদের এখানে দেখুন একটা প্রতিটি প্রোগ্রামের শুরুতে আমাদের ডক টাইপ দিয়ে শুরু করতে হয় আমি কিছু একটি পেরিয়ে একটি প্রোগ্রাম আপনাদের দেখাচ্ছি বাংলা দেখুন এখানে প্রতিটা সাইডে আপনাকে ডক টাইপ দিয়ে শুরু করতে হয় কিন্তু আমাদের আমরা এখানে কোনো ডক টাইপ ইউজ করব না কারণ আমাদের এখানে সাইড ডক টাইপ দিয়ে দেওয়া হয়েছে যে আমরা এটা এ ফরম্যাটে করছি তাই আমাদের ডক টাইপ এখানে ইউএসটি দিতে হবে না কিন্তু আপনি যখন নোটপ্যাডের সাহায্যে করতে যাবেন তখন আপনাকে এখানে ডক টাইপ এইচটিএমএল ইউজ করতে হবে তো আমরা এখান থেকে আমরা কিছু অংশ কপি করে নিয়ে দেখি কি হয় আমরা ডক্টর দিয়ে কাজটা করলাম ওকে দিয়ে দিলাম দিও দেখুন এখানে ডক টাইপটা শো করছে কারণ এখানে আমাদের ডক টাইপের কোনো প্রয়োজন নেই দেখুন ডক টাইপটাও চলে গেছে এখন দেখি আমাদের টাইটেলটা কি নিল দেখুন এটা এটাকে এখানে আমরা টাইটেল ইউজ করছি দেখুন ডক টাইপ দিয়ে আমরা এইচটিএমএল টাইটেল দিয়ে দিয়েছি এখানে এ কারণে এখানে আমাদের টাইটেলটা চলে আসছে সিটিটি এখানে আমরা টাইটেলতে এখানে যেটা লিখে দেবো সেটাই আমাদের টাইটেল চলে আসবে এবার আমরা পূর্ণাঙ্গ সাইট ক্রিয়েট করাটা আরম্ভ করব এখানে আমরা দেখো এখানে আমরা প্রথমে শুরু করি আমরা কি যেভাবে আমাদের প্রোগ্রাম শুরু হয় সেভাবে আমরা শুরু করব যে প্রথমে আমরা লিখব ডক টাইপ অর্থাৎ আমরা বুঝিয়ে দেব যে আমরা এইচটিএমএল এ কাজ করছি doc type T O C T Y P doc type enter আমরা শুরু করব এইচটিএমএল এ যেহেতু আমরা এইচটিএমএল ফরম্যাটে করছি তাই এখানে আমরা লিখব এইচটিএমএল এইচটিএমএল অনেকে বলতে পারেন আমরা এখানে এইচটিএমএল লিখি কেন বা এখানে লিখলাম কেন বা না লিখলে কি হয় অর্থাৎ আমরা যদি আমরা এইচটিএমএলটা এখানে করি সেটা যেহেতু আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি অর্থাৎ hyper text markup language use করে ইউজ করে এখানে আমরা কাজ করছি সেহেতু আমরা এখানে এইচটিএমএলটা ব্যবহার করেছি যখন আমরা এটাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে কাজ করব তখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজের জন্য অন্য সেহেতু এখানে আমাদের এইচটিএমএল ব্যবহার করা হয়েছে এবার আমাদের এইচটিএমএলটাকে একটা ক্লোজ করতে হবে এখানে আমরা এইচটিএমএলটাকে কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে আমরা একটা ক্লোজ দিয়ে দিলাম অর্থাৎ এইচটিএমএল ক্লোজ অর্থাৎ আমাদের সম্পূর্ণ কাজটা করতে হবে এইচটিএমএল এর ভিতরে এটাকে আমরা অনেক দূরে রেখে দিলাম এবার এখানে আমাদের লিখতে হবে হেড অর্থাৎ আমাদের মাথা নিতে হবে একটি মানুষের যেরকম অংশ আছে বিভিন্ন অংশ আছে ঠিক সেমনি তেমনি একটি ওয়েবেরও অংশ আছে মাথা পেট পা এরকম আছে তো আমরা প্রথমে আমরা মাথা নেব অর্থাৎ হেড হেড অর্থ মাথা এটা আমরা সবাই জানি ক্লাস ওয়ানের স্টুডেন্টও জানে সেজন্য আমরা এখানে হেডটা ইউজ করব head tag H E A D head start and close এখানে আমরা ক্লোজ করে দিলাম হেডের ভিতরে লিখব এখানে আমরা একটি নাম দিয়ে দেই যে সোনা ভাই তুমি এদিকে আসো টি টি আই টি এল এ টাইটেল এখন এখানে আমরা ক্লোজ করে দিলাম টাইটেলে লিখে দেব আমরা ধরুন লিখে দিলাম ঘোড়ার ডিম লিখলাম ঘোড়ার ডিম এবার আমাদের এটা টাইটেলটা সরে গেল দেখুন দেখুন আমরা কি নিলাম প্রথমে ডক টাইপ নিলাম এইচটিএমএল নিলাম হেড নিলাম হেডের ভিতরে আমরা কি দিয়ে দিলাম একটা টাইটেল দিয়ে দিলাম যে আমাদের এটার নাম হচ্ছে ঘোড়ার ডিম এবার কি করব আমরা এটাকে এটাকে আমরা একটু রান করে দেখি এটা আমাদের কি ধরনের কি হলো এটাকে আমরা করলাম কি জাস্ট ওকে দিয়ে এটা করে নিলাম ওকে এবার ভিউ করে দেখি আমাদের কি দিল এ দেখুন উপরে চলে আসছে আমাদের টাইটেল নেম ঘোড়ার ডিম অর্থাৎ আমাদের সাইড নেমটাকে যদি আমরা ঘোড়ার ডিম দিয়ে সার দিই তাহলে ঘোড়ার ডিমেই চলে আসবে অর্থাৎ এই সাইডের নামটা হলো ঘোড়ার ডিম আবার আইটেমে চলে গেলাম এবার আমরা ঘোড়ার ডিমকে ইডিট করলাম এবার এইচটিএমএলটাকে আমরা অনেক দূরে চলে রাখি দরকার নেই এবার আমরা লিখবো কাজ করব আমরা বডিতে বি ও টি ওয়াই এটা হচ্ছে আমাদের বডি ট্যাগ ও সরি আমি বাংলাটা লিখে লিখছি B O D Y body B O D Y body B O D Y okay এটাকে কপি করলাম control C control V oh sorry control V এখানে বডিটাকে ক্লোজ করে দিই B O D Y body close এখানে আমরা বডিতে আমরা এখানে একটি টাইটেল দেব যে আমাদের সাইটটার নাম কি এটাকে উপরে একটা হেডিং আকারে থাকবে হেডার যেটাকে আমরা বলে থাকি হেডার যে আমাদের হেডটা কি আমাদের মাথা উপরে কি অংশ থাকবে যে আমাদের নামটা কি আছে এটাকে আমরা দেখব তো তার জন্য আমরা নিলাম এইচ ওয়ান ব্যবহার করলাম এটা হচ্ছে টেক্সের সাইজ এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত অর্থাৎ এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় সাইজ এইচ সিক্স হচ্ছে সবচেয়ে ছোট সাইজ টেক্স এর জন্য এখন আমরা হেড নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে আমরা কি করব এখানে ক্লোজ করে দেই ক্লোজ এখানে আমরা লিখব ধরুন ঘোড়ার ডিম আমরা এই ঘোড়ার ডিমটাকেই নিয়ে দেব এখানে আমরা ঘোড়ার ডিমটাকে কপি করলাম অর্থাৎ আমরা নাম দিলাম ঘোড়ার ডিম কন্ট্রোল সি অনেক নামের তো অনেক সাইড আছে তো আমরা একটি ঘোড়ার ডিম নামের সাইডে ক্রিয়েট করে দেখি কি হয় এতে ঘোড়ার ডিম দিলাম এবার ওকে করে দেখি আমাদের কি আসে দেখি ওকে ভিউ করে দেখলাম ভিউ দেখুন আমাদের সাইডের নাম চলে আসছে ঘোড়ার ডিম এখন এটাকে আমাদের করতে হবে কি এটাকে আমাদের সেন্টারে নিতে হবে যে আমাদের এটাকে মাঝখানে নিতে হবে ঘোড়ার ডিমটাকে লেখাটাকে আমাদের নাম মাঝখানে নেব তার জন্য আমাদের করতে হবে কি এটাকে অ্যালাইনমেন্ট দিয়ে দিতে হবে সেন্টারে অথবা আমাদের ফন্ট সাইজ এটাকে কালার দিতে দেব আমরা এটাকে কালার দেব এবং এটাকে মাঝখানে নেব তার জন্য আমাদের কি করতে হবে এখানে আমাদের একটা ট্যাগ নিতে হবে সেটা হচ্ছে ফন্ট ট্যাগ হ্যালো আমাদের নিতে হবে ফন্ট ট্যাগ দেখি কি হয় F O N T font space colour দেব C O L O R equal দুইটা ব্র্যাকেট সরি সেমিক্লন এখানে কালারটা আমরা দিলাম red R E D red এবার আমরা ফন্ট সাইজটাকে দেব F O sorry size S I Z E size equal দুইটা ব্রেকেট সরি সেমিকোলন এখানে আমরা প্লাস ফাইভ প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ এখন একটা ফন্টটাকে আমরা নিলাম কিন্তু আমরা কি ক্লোজ করলাম না মানে আমরা আমরা বললাম তুমি যাও কিন্তু কোথায় যাবা কত দূর যাবা সেটা আমরা বলে দিলাম না তো আমরা বলে দিলাম যে ঘোড়ার ডিমের আগ শেষ পর্যন্ত তুমি যাবে তারপরে আর তোমার যাওয়ার দরকার নাই তার জন্য আমরা এখানে নিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিলাম এখানে একটি ক্লোজিং ট্যাগ ব্যবহার করলাম আমাদের জেনে রাখা ভালো আমরা যে এই যে এইগুলো ব্যবহার করি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের এই যে মার্ক করা অংশটা এটা হচ্ছে আমাদের লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল আমরা গণিতের ভাষায় বলি is greater than and is less than এগুলোকে আমাদের প্রোগ্রামিং অর্থাৎ ওয়েবের ভাষায় বলা হয় is less than and is sorry left angle and right angle আমরা ফন্ট থেকে এবার আমরা যাই আমরা ওদের ফন্টের কালার দিলাম রেড সাইজ দিলাম প্লাস ফাইভ আর ফন্টের সাইজ দিলাম যে আপনার মানে ফন্টটাকে আমরা ক্লোজ করে দিলাম যে আমাদের ঘোরার ডিমের শেষ পর্যন্তই এটা থাকবে এরপরে আর এটা যাওয়ার প্রয়োজন নাই সরি আমার এটা একটু ভুল হয়ে গেছে দাদা তুমি কি এখানে আমরা দিয়ে দিলাম ঘোড়ার ডিমটিকে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দিলাম এখানে দেখুন ঘোড়ার ডিমের সাইজটা এরকম হবে দেখুন ওকে এডিট হ্যাঁ ভিউ করে দেখি কি হয় ঘোড়ার ডিম দেখুন ঘোড়ার ডিমের সাইজ বড় হয়ে গেছে এবং কালারটা রেড হয়ে গেছে এখন আমাদের এটাকে সেন্টারে আনতে হবে অর্থাৎ মাঝখানে নিতে হবে তার জন্য এডিটে ক্লিক করলাম এখানে এখানে আচ্ছা এখানে আমরা তো টাইটেল দিয়ে আমরা ফন্টটা ইউজ করেছিলাম এটা আমাদের এখানে লাগবে না এটা এখানে আমরা একটু এডিট করে নেই এটা এখানে প্রয়োজন নেই আমরা যে সাইজটা দিয়েছি এটা আমাদের যে এইচ ওয়ানের ভিতরে যেটা দিয়েছি আমাদের সেটাই করতে হবে এখন আমার এইচ ওয়ানটাকে রাখবো কি সেন্টারের ভিতরে রাখবো তার জন্য আমাদের কি করতে হবে এখানে লিখতে হবে center C E N T E R সেন্টারটাকে আমরা শুরু করলাম কিন্তু সেন্টারটা কোথায় থাকবে কোথাও দূর পর্যন্ত থাকবে এটা আমরা বললেই দিলাম না তাহলে ও যেতেই থাকবে তো যেতেই থাকবে কত দূর যাবে তার কোনো শেষ নাই এটাকে আমরা স্টপ করার জন্য এইচ ওয়ান ক্লোজিং এর পরে এটাকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দেব এটাকে ক্লোজ করে দিলাম এটাকে ক্লোজ ও সরি একটা এক্সট্রা সি ও মাঝখানে চলে গেছে এই পাশে না ক্লোজ ওকে এরপর আমরা দেখি এটা কি হয় দেখুন আমাদের ঘোড়ার ডিম লেখাটা চলে আসছে হেডে আজকে বন্ধুরা এতদূর পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এর পরবর্তী অংশ অর্থাৎ এর পরবর্তী যে টেক্সটগুলো আছে অর্থাৎ ট্যাগগুলো আছে এগুলো আমরা কাজ করব পর্যায়ক্রমে প্রথমে আপনি হেড বডি এবং এগুলো নিয়ে কাজ করুন আর প্রয়োজনীয় ট্যাগগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ সবুজ বাংলা টোয়েন্টি ফোর ডটে আপনি ভিজিট করতে পারেন আর যদি চান তাহলে আমাদের ওয়েবসাইট W W dot Sobuj Bangla twenty four dot মেলে ভিজিট করে দেখতে পারেন আমাদের এই এল এর কোডগুলি সবাইকে আবারও ধন্যবাদ আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ